Thank you. কি লেখাই ছিল তবে কি আর এ জনমে হবে না কমিল মিশে থাকা মায়া যত 来开序喽。 আমার চোখের তৃপ্তিতে মাতে সে যত্নেরা